প্রিয় দর্শক আইফোন চোদ্দোর মধ্যে এবং আইফোন চোদ্দো ম্যাক্সের মধ্যে একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডাইনামিক ইসলাইন্ট ডাইনামিক ইসলাইন্ট এই এই ফিউচারটি অনেকটা সুন্দর এটা ডিসপ্লের উপরে ডিসপ্লের উপরে মানে এটা থাকে যেটার মধ্যে হেডফোন চার্জ দিলে এবং মেসেজ আসলে সব কিছু মানে ডিসপ্লে আকারে আইকন আকারে দেখায় মানে খুব সুন্দর একটা ফিউচার তো এটা আইফোন চোদ্দোর মধ্যে অরিজিনালিভাবে দেওয়া হয়েছে তো এখন এটা চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজে ইউজ করতে পারবেন মানে আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল হতে পারে Samsung Vivo MI Xiaomi everything যত প্রকার অ্যান্ড্রয়েড ফোন আছে সব অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই ফিচারটা অ্যাড করা যাবে এবং আপনি ইউজ করতে পারবেন সো কীভাবে করবেন আমরা ভিডিওতে দেখিয়ে দিব সেই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই নিজেদের ফোনে এটা ইউজ করতে পারবেন আমি আমার ফোনে ইউজ করেছি ইউজ করতেছি অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক দারুণ একটি ফিউচার এটা আইফোন চোদ্দোর মধ্যে আপনি আমাদের থামনেলে দেখতে পেয়েছেন আইফোন চোদ্দোতে ডিসপ্লের উপরে ছোট করে একটা আইকন থাকে যেটা লাইটিং সিস্টেম মানে কোনো প্রকার নোটিফিকেশন আসলে চান্স দিলে সব কিছু মানে ওইখানে ডিসপ্লে আকারে দেখাবে এটা হচ্ছে যে ডাইনামিক ইসলাইট তো ডাইনামিক ইসল্যান্ড এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে চলুন আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করতে হলে আপনাদেরকে আপনারা এটা প্লে স্টোরে পাবেন না প্লে স্টোরে এখনও পাবলিশড হয়নি তবে আপনারা সরাসরি আপনাদের মোবাইল থেকে ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজার গিয়ে আপনারা এখানে ট্র্যাক করবেন এই যে ডাইনামিক ইসল্যান্ড এফিকে এটা লিখে ডাউনলোড করে চার্জ করবেন চার্জ করার পর আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য পরিমাণ সফটওয়্যার চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি তো এখান থেকে ডাউনলোড করার পরে আপনারা এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই ধরনের অপশন চলে আসবে তো এই আসার পর আপনার এখানে নোটিফিকেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপরে অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে যাবে নেওয়ার পর আপনার সফটওয়্যারটিকে অ্যালাউ করে দিতে হবে যে ডাইনামিক ইজল্যান্ড এটা আমরা অন করে দেব অ্যালাউ তারপরে উপরে আমার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সফটওয়্যারের আইকন চলে আসছে তারপরে এনেবেল নোটিফিকেশন এখানে অ্যাগ্রি করে দেবো তারপরে আমরা এখানে এই যে এনেবেল ব্লুটুথ এখানে এটাও ক্লিক করে দেব অ্যালাউ তারপর আমরা এখানে নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে অসংখ্য পরিমাণ আপনি অপশন দেখতে পাবেন তো এই অপশন দেখার মধ্যে আপনি এখানে ছোট বড় করা যাবে এই যে আপনার এগুলা ঘাঁটবেন এই যে আপনার লেখার স্টাইল কালার কি দিবেন তারপরে এখানে রাইট লিফট আপনি এটাকে যেখানে যেই যেই সাইডে অ্যাড করবেন সেই সাইডে দিতে পারবেন তারপরে এখান থেকে ক্যামেরা ফ্রন্ট ওয়ান টু থ্রিটা বড় হচ্ছে মানে এটা বড় হবে তারপর এইখানেও রয়েছে আপনার স্টফ এখানে আপনি এটা কোন দিকে নিয়ে যাবেন একটু নিচে নামাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এটা নিচে নামতেছে বিশ পর্যন্ত আসবে উপরে উপরে তুলতে পারবেন তারপরে এখানে রয়েছে মানে আপনার ক্যামেরা লাইট রাইট এগুলা মানে এখানে অসংখ্য পরিমাণ সেটিংস রয়েছে এগুলো আপনি ট্রাই করবেন আপনারা ট্রাই করবেন এই যে show in full screen hmm তারপরে এখানে show iPhone style call hidden off মানে অসংখ্য পরিমাণ আপনার এখানে সেটিংস রয়েছে ওগুলো আপনি অ্যাড করে দেবেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলের উপরে কিন্তু অলরেডি আইকনটা শো করেছে তো এই হচ্ছে যে মূলত মজার একটা বিষয় তো আমার হ্যাঁ মোবাইলে অলরেডি আমি ওপেন করে ফেলেছি আপনারা এইভাবে কিন্তু ওপেন করে ইউজ করতে পারবেন যেই কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ